আল্লাহ করতেছে আজকে চাইছে কিছু দিন ধরে স্যার দেখি স্ক্রিন শেয়ার করে বা রিকোয়েস্টটা পাঠানো শুরু করে সবাই দেখেন খেয়াল করে দেখেন ঠিক আছে তাড়াতাড়ি করেন কারণ আবার দুই তিন মিনিট পরে যাইব না হ্যাঁ সে কি বলছে সে বলছে দাঁড়ান সে বলছে I need video watch the full video then message me because I will ask you question about video my video link okay তার বাম ক্লিকে বাম পাশের আপনার রাইট বাটনে ক্লিক করেন তার নামের উপরে নিয়ে ঠিক না স্যার হ্যাঁ হ্যাঁ ওর বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট ও সেপ্টেম্বর দুই সালে কি করেছে তার অ্যাকাউন্ট ওপেন করছে মানে এই রিসেন্টলি অ্যাকাউন্ট ওপেন করলো আচ্ছা ঠিক আছে এখন আপনি আপনার বায়ার নাকি হ্যাঁ তো বায়ার তো আপনি দেখবেন ওখানে আসলে দেখবেন আপনার রিভিউ আছে কি না ও কোন দেশের মানুষ সবই দেখতে পারবেন কিছুই নাই স্যার আচ্ছা আপনারা না রিভিউ টিভিউ নেওয়া নতুন সেপ্টেম্বরে খুলছে দেখেন না আচ্ছা আপনারা ওই আপনি কি ফাইবার টুল কিট ওপেন করেন নাই মানে এক্সটেনশনটা অ্যাড করেন নাই জি জি জি জি জি না এটা কিউ ফাইবার টুল কিট এটা টুল কিট না তো এটা নোটিফিকেশন আচ্ছা যান এখন আগে বায়ার রিকোয়েস্টটা পাঠান আচ্ছা ঠিক আছে স্যার স্যার এখানে একটা লিংক দিছে স্যার এই লিংকে কি আবার পোস্ট করব নাকি স্যার ঢোকার কোনো প্রয়োজন নাই সে কি বলছে এটা আগে কপি করেন এই লেখাটা কপি করেন লেখাটা কপি করে ট্রান্সলেটর নিয়ে পড়েন বুঝেন এটা হচ্ছে টেকনিক আপনারা সবাই টেকনিক বুঝেন এখন মনে করেন डायरेक्टली নিজে কাজ করতেছেন এই যে এখানে একটু চলে আছে আমার ভিডিও দরকার এসইও সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আমাকে মেসেজ করুন কারণ আমি আপনাকে ভিডিও সম্পর্কে প্রশ্ন করব আমি তো আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ফেক বায়ার কথা বুঝতে পারছেন ও হচ্ছে ফেক বায়ার এখন ও ফেক বায়ার কি করে বুঝবেন ও হচ্ছে ও এইভাবেই চাচ্ছে যে আপনি তার ভিডিও কি বলে আপনি তাকে অফার পাঠানোর আগে হ্যাঁ তার ভিডিওটা দেখেন বুঝতে পারছেন হ্যাঁ, তাকে সেন্ট পাঠাইতে পারেন তাকে সেন্ট পাঠান সেন্ট পাঠান হ্যাঁ তাকে সেন্ট পাঠান পিটিএ দিন লিংক আছে হ্যাঁ, করে লিংক কিছু করার নাই রে ভাই ইনবক্সে ডেসক্রিপশনে আছে ডেসক্রিপশন বক্সে আছে লেখেন এখানে কি লিখবেন সে কি বলছে সে কি চাচ্ছে সে একজন এসি এক্সপার্ট চাচ্ছে যে তার ভিডিও এসিও করে দিতে পারবে তো দেন আপনি হ্যালো বা হাই তারপরে কি লিখবেন এখানে আপনাকে প্রমোট করতে চাচ্ছেন এখানে আপনাকে প্রমোট করতে চাচ্ছেন এনে দেখো স্যার আমি বাই রিকোয়েস্ট করছি না এখানে স্যার বলার কোনো ওয়ে নাই বা স্যার বলবেন না ডিয়ার বলবেন না বস বলবেন না ঠিক আছে হ্যাঁ বলবেন I read I read I read sorry I read your offer description অথবা job description I read your job description offer description হ্যাঁ ওকে তারপরে দেবেন I am a professional digital marketer and professional SEO expert sir SEO expert হ্যাঁ SEO expert BD SEO expert I have lot of experience for video experts as video SEO I have lot of experience for video SEO I have a lot of video SEO I have lot of experience for video SEO I have lot of experience experience previous video series hmm. I'll do rank your video I I will do I will do I will rank your video I'll do rank your video with a SEO. please come on inbox and discuss about the job This our inbox come on inbox for discuss for, for the job. পরে দিবেন লাস্টে দিবেন থ্যাংক ইউ এত সময় নিলে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবেন লাস্টে দিন থ্যাংক ইউ স্যার এনে যে ভিডিওটা কথা উল্লেখ করে দিছে এটা যদি বলতে বললে ভালো হবে না যে আপনি দেখছি ভিডিও লিঙ্কে ভিডিও দেখছি এই কথা বলার প্রয়োজন নেই আপনি ভিডিও দেখছেন নি সে তার সাথে যখন ডিসকাসে আসবেন তখন সে আপনাকে প্রশ্ন করবে তখন বলবেন দেখুন ফাইবার এরকম অ্যাপ্রুভ করে না আপনি তাকে বলবেন দেখুন এভাবে ফাইবার অ্যাপ্রুভ করে না আগে লিঙ্কে ঢুকা কারণ ফাইবারের কাজ হচ্ছে আগে অর্ডার প্লেস করা তারপরে আপনার ভিডিওর লিঙ্ক দেখব তারপরে আমি সেটাকে ওকে বুঝছেন এভাবে কোনো লিঙ্ক দিলে আগে আপনি লিঙ্কে ঢুকবেন না তারপরে জান এখন বাজেট দেন কত সে 25 ডলার দিছে আপনি দেন 15 ডলার ডিউরেশন দিছে যা 3 দিন 3 দিন দেন আর কিছু এগুলা দেন ওই যে এগুলা সবগুলাতে টিক মার্ক দেন কিওয়ার্ড রিসার্চ এখানে দেন 25 টা ভিডিও অপটিমাইজ হ্যাঁ এখানে সবগুলা দেন ভিডিও অপটিমাইজ দেন তিনটা ওকে স্যার সাবমিট দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ সাবমিট দিয়ে দেব এখন আপনি রিভিউ দেন আপনি রিফ্রেশ দেন রিফ্রেশ দেন রিফ্রেশ দেন এটা স্যার এনে নয় অফার লেফট টুডে এখন নাইন অফার লেফট টুডে মানে হচ্ছে আপনি আজকের দিনের ভিতরে আরও নয়টা অফার সেন্ড করতে পারবেন আপনি এখানে এখানে সবাই মনে রাখবেন প্রতিদিন আপনাকে ফাইভ আর দশটা অফার সেন্ড করার জন্য সুযোগ দিবে এই দশটা অফার সেন্ড করার পরে আপনি আর অফার সেন্ড করতে পারবেন না আপনি ইন টোটাল কতটা অফার সেন্ড করছেন এই জায়গার মধ্যে সেন্ট অফার যে শব্দটা আছে ওই শব্দটার মধ্যে দেখতে পারবেন আপনি এইভাবে যতটা অফার আসবে আপনি অফার সেন্ড করতে থাকবেন এই যে নিরানব্বইটা আসছে তার সাত দিনের আপনার ইমপ্রেশন খারাপ না প্রথম দিকেই আপনি একটা গিক থেকে নিরানব্বইটা আসছে আপনি কি সবসময় অনলাইন দেখার চেষ্টা করেন জি স্যার আমি কম্পিউটার না থাকলে ফোনে হলেও থাকি ফোনে অনলাইন থাকা যায় না কম্পিউটার অনলাইন রাখতে হয় আমি সব সময় কম্পিউটার অনলাইন রাখি কম্পিউটারে সব জায়গায় টু রিফ্রেশ দিয়ে রাখি আর কি অটো রিফ্রেশ দিয়ে হ্যাঁ এটা অটো রিফ্রেশ দিয়ে রাখবেন আর প্রতিদিন অটো রিফ্রেশের টাইম চেঞ্জ করবেন একটা বিষয় মনে রাখবেন ফাইবারে এত সহজে অর্ডার আসবে না আমাদের অর্ডার আনতে হবে বাইরে থেকে কথা বুঝতে পারছেন দশ সেকেন্ড এটাকে দিবেন না হ্যাঁ বিজুর সংখ্যা দিবেন সবসময় বিজুর সংখ্যা দিবেন জুর সংখ্যা দিবেন না সব সব বিজুর সংখ্যা দিবেন জোর সংখ্যা দিবেন না চার চার চার এগুলা জোর সংখ্যা না বিজোর সংখ্যা স্যার বিজোর সংখ্যা দিতাম স্যার হ্যাঁ সব সময় বিজোর সংখ্যা দিবেন স্যার জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে এখন আমি কি করব আমি কি করব বলতে কি আপনি গিগ ওপেন করেন নাই গিগ হ্যাঁ গিগ ওপেন করছি তো এখন অনলাইন থাকা নিয়ে তো সমস্যা সেদিন আপনাকে বললাম না হ্যাঁ অনলাইন থাকা নিয়ে কোনো সমস্যা নাই আমি আপনাকে বলি আপনি যখন অফিস থেকে চলে যাবেন বাসা থেকে অফিসে হ্যাঁ। চলে যাবেন তখন আপনি কি করবেন আপনার মোবাইলে অ্যাপসটা রাখবেন আপনার মোবাইলের ডাটা সবসময় কন্টিনিউয়াসলি অন রাখবেন আর আপনি হ্যাঁ। যদি ওয়াইফাই গড়ে থাকে তাহলে আপনি অটো রিলোডারটা দিয়ে দিয়ে যাবেন শেষ ঠিক আছে auto reloader auto reloader set করে দিয়ে যাবেন অটো রিলোডার সেট করে দিয়ে যাওয়ার কারণে আপনি অনলাইন থাকবেন সমস্যা নাই আর আপনি মোবাইল দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন কাজ করতে পারবেন বলতে বায়ারকে মেসেজ দিতে পারবেন বায়ারকে কম অফার সেন্ড করতে পারবেন অর্ডার রিসিভ করতে পারবেন বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন সব কিছু আপনি মোবাইল দিয়ে পারবেন কথা বুঝতে পারছেন আচ্ছা একটু সময় করে আমাকে দেখায় দেন হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আজকে দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা এখন এখন দেখলেন বায়ার রিকোয়েস্ট তাই না এইভাবেই হচ্ছে বায়ার রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্টের মেসেজটা আপনি নিজে আপনি আপনি আমি সবাই কি করব আমরা আমাদের মেমোরি থেকে আমরা আমাদের মেমোরি থেকে আমরা চিন্তা করে আমরা কত ভালো করে এটা বানানো যায় ঠিক আছে এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি কারণ এটা হচ্ছে আমাদের আমরা কিছু জিনিস হচ্ছে সব কিছুই যে আপনি এভাবেই পাইবেন বিষয় এরকম না কিছু হচ্ছে আপনাকেই আপনার মেধাকে খাটাই তৈব এখানে আপনি আমি যত আমাদের মেধারে নিয়ে চিন্তা করব যত আমরা আমাদের বিষয়টা নিয়ে ভাববো যে এই অফারটা আজকে এইভাবে দিছি কোনো আনসার আসছে না কালকে যদি আমি এই অফারটা দিই তাহলে কীরকম আনসার আসবে হ্যাঁ আমার কথাটা হচ্ছে কি আমাকে এখানে তিরিশ জন একজন ব্যক্তিকে অফার করবে একজন ব্যক্তিকে তিরিশ জন অফার করবে পঞ্চাশ জন অফার করবে তিরিশ জন অফার করলো এই তো প্রথম নাম্বারটা ফাইবার টুল কিট তিরিশ জন যে অফার করলো ওই তিরিশ জনের মধ্যে প্রথম কার অফারটাকে সে রিসিভ করবে সে কিন্তু সবগুলো অফার করবে এখন সেই পথ তার অফারটাকে রিসিভ করবে যার অফারটা সবচেয়ে ভালো হয় কতটা বুঝতে পারছেন যার অফারটা সবচেয়ে ভালো হয় তার অফারটাই তো সে রিসিভ করবে এক এক নাম্বারটা ভাই মামুন ভাই এক নাম্বারটা একদম প্রথমে যেটা এটা আসে না তো এটা আসে না আপনার আসে না তো আপনার নেটওয়ার্ক স্লো হয়তো বা নেটওয়ার্কের সমস্যা রিলোড দিয়ে দেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি আমরা এভাবে চিন্তা করব যে আমার অফারটা তার কাছে গেলে সে যেন পছন্দ করে ওটা তার পছন্দ হয় এরকম আমাকে চিন্তা করতে হবে কথাটা বুঝতে পারছেন আচ্ছা নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে আমরা অফারটাকে সে আমরা চেষ্টা করব একটা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য রিজনেবল প্রাইস দিতে গিয়ে আবার এইটা দেখে এইটুকু কইলেন না যে দিতে গিয়ে একদম রিজনেবল দিতে গিয়ে একদম নিজের বাণিজ্যের বাইরে দিয়ে দিই না এরকমও না রিজনেবল বলতে একটা অ্যাভারেজ চিন্তা করব যে আসলে এই কাজ থেকে আমি কি পরিমাণ লাভ পাইব কি পরিমাণ বেনিফিট পাইব কি দিতে পারবো কি দিতে পারবো না এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হইব কথাটা বুঝতে পারছেন আচ্ছা স্যার এটার নাম কি ফাইবার টুলকিট ফাইবার টুলকিট তো অন্যগুলি আছে স্যার শুধু এটা এটাই আসে না স্যার আচ্ছা তাইলে বাদ আপনি নামান নামান ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে Fiverr seller assistant Fiverr seller assistant toolkit যখন তো কাজ করতেছে না আপনি আপনার পিসিতে তাইলে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট কাজ করেন এই তো আসছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট এটাই ফায়ারফক্সেরটা নিয়ে আসছেন ফায়ারফক্সেরটা নিয়ে আসলে হইব না আপনার এই ক্রমো ব্রাউজারেরটা নিয়ে আসতে হবে তো বিষয়টা হচ্ছে আমাদের এখন কিন্তু আমাদের কাজ শুরু অর্থাৎ আমরা এই মুহূর্তে থেকে আমাদের কিভাবে ইনকামের গ্রোটা করব আমরা কিভাবে ইনকাম করব এই বিষয়টা নিয়ে চিন্তা শুরু এজন্য আমরা সব সময় সব সময় নতুন নতুন প্ল্যান নিয়ে ভাবতে হইব আমার সবসময় নতুন নতুন চিন্তা করতে হইব কোন মানুষকে কিভাবে মানুষের সাথে কথা বললে আমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হইব একটা জিনিস মনে রাখবেন মানুষের সাথে কথা বললে মানুষকে অ্যাপ্রিসিয়েট করাই হচ্ছে আমাদের কাজ মানুষকে অ্যাপ্রিসিয়েট করাই হচ্ছে আমাদের কাজ আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যদি আমার কথা অ্যাপ্রিসিয়েট না হতেন অ্যাপ্রিসিয়েট না হতেন আপনারা যদি আমার কথায় সন্তুষ্ট না হতেন তাহলে কি আমার কাছে কাজ শিখতে আসতেন আমাকে সবাই প্রশ্নের উত্তরটা দিন না স্যার আমার কাছে কাজ শিখতে আসতেন না শুধু এইভাবেই হচ্ছে আমি একজন মানুষকে কাজ একজন মানুষের কাছ থেকে কাজ আনবো সেই মানুষটাকে কাছ থেকে যে কাজ আনবো সেই মানুষটা যদি আমার কথায় অ্যাপ্রিসিয়েট না হয় সন্তুষ্টি না হয় তাহলে তো সেই মানুষটা আমাকে কাজ দিবে না সো আমাদের ভাবতে হবে কিভাবে মানুষটাকে আমরা কাজ আদায় করব তার কাছ থেকে কি বললে সে আমার উপরে খুশি হবে এই বিষয়টা নিয়ে ভাববেন আপনারা একটা আর একটা কাজ করবেন কি কিভাবে স্মার্ট বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় কিভাবে ফাইবার সম্পর্কে আর কিছু আপনারা কিছু টিউটোরিয়ালও দেখবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আর মামুন ভাই আপনি আরেকটা গিগ দিবেন যে গিগটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের গিগ দিবেন ওকে আমার আসুন আমরা গিগ মার্কেটিং করবো আপনি মামুন ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আজকে আমরা গিগ মার্কেটিং সম্পর্কে কিছু ক্লাস করব রাকিব ভাই আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন জি স্যার আমি যে আপনার বর্তমানে ফাইবার সেলার্স অ্যাসিস্ট্যান্ট যারা আছে এটা কেবলই করলাম দেখে দেখে good good good sir Fiverr seller registration on করার পর লেখা উঠছে active extraction form admin plan এখানে কি অ্যাক্টিভ করব না না না না অ্যাক্টিভ করার প্রয়োজন ওটা কেটে দেব এইটুকু শেষ কেনার জন্য বর্তমানে সামর্থ্য নাই সো আমরা এটা নিয়ে আর ভাববো না আমরা সামনের দিকে অন্য দিকে চিন্তা করবো আজকে আমাদের কাজ হচ্ছে গিগ মার্কেটিং করা আচ্ছা আপনাদের সবাই আমাকে বলেন এই পর্যন্ত আপনারা ইনস্টাগ্রামে কয়টা পোস্ট করছেন মামুন ভাই আপনার ইনস্টাগ্রামটা ওপেন করেন তো দেখি কয়টা পোস্ট করছেন রক্ত তিন মাস পরে পরে রক্ত বদল একটাও না স্যার এটা তো পোস্ট স্যার কি করবো স্যার হ্যাঁ যে এই গিকগুলি কি পোস্ট করে দিব স্যার এই পোস্ট এখানে পোস্ট করবেন আমার মাতা আমার মাতার ছবি উঠাই এখানে পোস্ট করে দিবেন পারবেন না post Instagram post Facebook post আমি ক্লাস করাই নাই জি তাইলে আমি কি ক্লাস করাইছিলাম এই ক্লাসে কি দেখাইছিলাম হ্যাঁ বসর ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন মামুন ভাই আপনি স্ক্রিন বন্ধ করেন বসর ভাইয়ের স্ক্রিন দেখি উনি কয়টা পোস্ট করছে দেখি বসর ভাই আছেন আসসালামু আলাইকুম স্যার আছি স্যার মাঝে নেটওয়ার্কে চলে জি স্যার করছি স্যার ইনস্টাগ্রাম আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন শেয়ার করে ইনস্টাগ্রামটা ওপেন করেন দেখি কয়টা পোস্ট করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার যদি কেউ বাদ যাবেন না সবাইকেই আমি দেখবো আপনি ইনস্টাগ্রাম ওপেন করেন আচ্ছা, ভাই আপনার স্কিনটা এরকম আসে কেন একটু মানে গুলা টাইপের আসে যে আমার স্যার আপনি কি মাদার বোর্ডের একটু প্রবলেম যার কারণে এটা অল টাইম লগ করা থাকবে আপনার মোবাইলে ইনস্টাগ্রাম অল টাইম লগ করা থাকবে আপনাদের সবার মোবাইলে ইনস্টাগ্রাম অল টাইম লগ করা থাকবে আপনার কম্পিউটারে অল টাইম লগ করা থাকবে এটা কখনো লগ আউট করা হবে না এটা আমারটা আমার আচ্ছা। দেখেন আমি ক্লিক করলে এগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো কখনোই হবে না আপনি আপনার প্রোফাইলে যান তো দেখি হ্যাঁ। মাত্র দুইটা পুশ তাও আপনাকে নিয়ে আচ্ছা যাক ফারজানা আপু আপনি আপনার ইনস্টাগ্রামটা ওপেন আপনি স্ক্রিন শেয়ার করেন আর ইনস্টাগ্রামটা দেখান আপনি স্ক্রিন বন্ধ করেন ফারজানা আপু শুনতে পাচ্ছেন করতেছি স্যার বসর ভাই মাইক্রোফোন অফ করেন यस স্যার ফারজানাপুর ইনস্টাগ্রাম চুয়াল্লিশটা পোস্ট আচ্ছা hi I am thank you very much আপনাকে পোস্টগুলো আর একটু জান এক নিচের দিকে আসেন আমি দেখি পোস্টগুলো হ্যাঁ আপনার হ্যাঁ আপনার পার্সোনাল পোস্টগুলো করছেন আপনার পার্সোনাল ছবিগুলো পোস্ট করছেন এগুলো কি হ্যাশট্যাগ একটা পোস্ট ওপেন করেন তো আপনার পার্সোনাল ছবি একটা পোস্ট হ্যাশ একটা একটা ওপেন করেন পার্সোনাল হ্যাশট্যাগ দিছেন না আপনার না হ্যাশট্যাগ আচ্ছা আপনি পার্সোনাল ছবিগুলোতে আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন এতে আপনার ফলোয়ার আসবে আপনারা সবাই আচ্ছা কি হবে ওই পার্সোনাল ছবিগুলোর হ্যাশট্যাগ গুলো কি হবে হ্যাশট্যাগ গুলো দিবেন Facebook Facebook Instagram Twitter LinkedIn YouTube marketing YouTube SEO YouTube monetization YouTube promotion এই সমস্ত সবগুলো ইউজ করে বুঝতে পারছেন ইনস্টাগ্রাম ফলোয়ার ইনস্টাগ্রাম প্রমোশন এভাবে দেওয়া কারণ প্রথমে আপনাকে আপনাদের সবাইকে আপনারা যদি হ্যাশট্যাগ ইউজ করে করে যদি পোস্ট না করেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে না কথা বুঝতে পারছেন আপনাদের ফলোয়ার যদি না বাড়ে ফলোয়ার মার্ক তো হচ্ছে 68 হ্যাঁ ফলোয়ার মার্ক তো 68 হয়েছে আপনি কন্টিনিউয়াসলি আপনি পার্সোনাল ছবি দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনি যে হ্যাশট্যাগ দিয়ে দেন না এইজন্য ফলোয়ার বাড়ে না আপনি আপনার পার্সোনাল আচ্ছা। ছবিগুলো দিয়া আর ওই রকম দিয়ে পার্সোনাল ছবি মনে করেন সপ্তাহে দুইটা বা তিনটা দিলেন আর এগুলা প্রতিদিন হ্যাঁ। তিনটা করে দিতে হইব প্রত্যেকদিন তিনটা করে পোস্ট করতে হইব ওইগুলা বিভিন্ন কাজের পোস্ট একটা করবেন ইউটিউব মনিটাইজেশন ইউটিউবে সিও একটা করবেন ফেসবুক মার্কেটিং একটা করবেন ইউটিউব প্রমোশনের কথা বুঝতে পারছেন কালকে আবার এইভাবে করবেন পরশু দিন আবার এইভাবে করবেন প্রত্যেকে পার্সোনাল একটা দুইটা করে ছবি পোস্ট করবেন সপ্তাহে আর প্রত্যেকে কি করবেন বিশেষ করে কাজের তিনটা করে পোস্ট করবেন সন্ধ্যা একটা দুপুরে একটা রাত্রে গভীর একটা কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে যা কিছু পোস্ট আছে ফারজানাপুরে কিছু পোস্ট আছে এই জন্য আমি কিছু খুশি হইলাম এখন রাকিব ভাই আপনার প্রোফাইল শেয়ার করেন হ্যাঁ, ফারজানা আপু আপনার প্রোফাইলটা অফ করেন ভাই শুনতে পাচ্ছেন স্যার শুনতে পারতেছি ওয়েট হ্যাঁ, এক মিনিট স্ক্রিন শেয়ার করেন মোবাইল দিয়ে আচ্ছা যাক সমস্যা নাই আপনি আপনার ইনস্টাগ্রাম দেখান হয় প্রোফাইলে যাই মাত্র বারোটা পোস্ট আচ্ছা তাও ভালো আপনি বারোটা পোস্ট করছেন তাও ভালো আচ্ছা সবগুলোই আপনার পার্সোনাল পোস্ট এবং সবগুলো পোস্টই আপনার ব্যক্তিগত আচ্ছা যাক আপনার ফলোয়ার কয়জন আছে নিরানব্বই জন স্যার আচ্ছা ঠিক আছে এখন রাকিব ভাই আপনি আপনার স্ক্রিন বন্ধ করেন ইমরান ভাইয়ের কাছে আসি ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি প্রথমে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আসলে আমি সরকারি একটা কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি আপনাকে আসলে সময়টা দিতে পারতেছি না হ্যাঁ, বুঝতে পারছেন আমি আসলে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি যত তাড়াতাড়ি সম্ভব সময় বের করে আপনাকে দিচ্ছি আপনার গিগের তামলাইন রেডি করছেন আমি দেখছি এই তামলাইন দিয়ে আপনাকে আমি একটা গিগ রেডি করে দিচ্ছি আচ্ছা এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনার ইনস্টাগ্রামটা দেখে একটু মোবাইলে হ্যাঁ, আছি মোবাইলে আছেন মোবাইলে দেখাইতে পারবেন না দেখি ট্রাই করতে আচ্ছা দেখেন আমি আগেই আপনার ইনস্টাগ্রাম দেখছি কিছু পোস্ট আছেও দেখছি এখন আবার নতুন করে দেখতেছি শেয়ার হইছে হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে আবার গেল কি জি আবার চলে গেছে স্ক্রিন শেয়ার চলে গেছে কোথাও জানি ক্লিক করে দিবেন চলে গেছে কেটে গেছে একটা জিনিস মনে রাখবেন সব সময় সবাই মনে রাখবেন ফ্রিল্যান্সিং এত সহজ জিনিস না ফ্রিল্যান্সিং খুবই খুবই হার্ডওয়ার্কিং একটা সাবজেক্ট এখানে আপনি হার্ডওয়ার্কিং করবেন না আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না মনে রাখেন পরে আমারে কিছু কইবেন না এই যে হ্যাঁ আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করেন আপনি হার্ড ওয়ার্কিং করবেন না ফ্রিল্যান্সার হতে পারবেন না সুতরাং আপনাকে খুবই পরিশ্রম করতে হইব প্রতিনিয়ত ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হইব প্রতিনিয়ত আপনাকে মানুষ কিভাবে বিভিন্ন ধরনের একটা পোস্ট নাই আল্লাহে স্যার আমি তো পোস্ট করছিলাম আপনি পোস্ট গেছে কই একটাও তো না এই যে পোস্ট জিরো দেখাচ্ছে না আমি তো এই ফেসবুকে লাগে জয়েন আছে ওখান থেকে পোস্ট করছি কয়েক অনেক না এগুলা দিয়ে তো এগুলার পোস্ট প্রোফাইল পোস্ট হয় না এগুলা এমনি পোস্ট হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন এখন আমি স্ক্রিন দেখাই আইডি সব ওভার করতে এটা না তাইলে আইডি এটা এই আপনি অন্য আইডিতে চলে গেছেন ল্যাপটপে তাইলে ল্যাপটপে আচ্ছা দেখো হোক এটা অফ করেন অফ করেন এখন আমি স্ক্রিন শেয়ার করি স্ক্রিন অফ করেন স্ক্রিন অফ করেন পাইছেন না অফ করার স্ক্রিন পাইছেন না কোন হ্যাং করতেছে মনে হয় আচ্ছা। দেখি আমরা সামনে বাড়ি আচ্ছা। স্ক্রিন দেখা যাচ্ছে তো স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যালো জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্যার আমি এখন ইনস্টাগ্রামটা নিয়ে আসি আপনাদের সামনে রিলোড হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি আজকে লিংক ওপেন করতে একটু সময় নিছি দেখেন আমি দেখাই আমার প্রোফাইলটা দেখেন এখানে কতটা পোস্ট একশো পনেরোটা পোস্ট এই পোস্টগুলা আপনারা দেখেন এই যে পোস্টগুলা দেখেন আমার পোস্টগুলা কি বিভিন্ন কাজ রিলেটেড না আপনারা বলেন বিভিন্ন কাজ হ্যাঁ কাজ এখন একজন বায়ার একজন বায়ারে কাজ দেওয়ার জন্য চিন্তা করলো সাপোজ এখন একজন বায়ারে কাজ দেওয়ার জন্য চিন্তা করলো এখন কাজ দেওয়ার জন্য চিন্তা করার পরে মনে করেন আপনার বা আপনার প্রোফাইলও তার চোখের সামনে আসলো আমার প্রোফাইলও তার চোখের সামনে আসলো এখন আপনারা আমাকে বলেন ওই বায়ার কাজটা কি আমাকে দিবে না আপনাকে দিবে আপনাকে দিবে স্যার আমাকে দিবে কেন আমাকে দিবে স্যার এখানে পোস্ট বেশি আছে স্যার পোস্ট বেশি আছে আমার প্রোফাইলটা পোস্ট আছে আমার প্রোফাইলে পোস্ট বেশি থাকার কারণে প্রোফাইলটাকে দেখা যাচ্ছে কি মানে প্রফেশনাল প্রোফাইল দেখা যাচ্ছে ইজন্ট অ্যাভেলেবল স্যার আমার পোস্ট আছে 35 টা হ্যাঁ সাতত্রিশটা পোস্টার আছে আর কি হ্যাঁ। তাহলে এখন আমি বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি যে এই জায়গার মধ্যে আমরা কি করব হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের আমাদের কাজ কি আপনারা আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের ফেসবুকে কি করা ইনস্টাগ্রামে পোস্ট করা আমরা শুনেন মার্কেটিংয়ের জন্য আমরা ফেসবুকটাকে এতটুকু প্রায়োরিটি করব না আমরা যতটা প্রায়োরিটি করব ইনস্টাগ্রামকে কারণ ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের কি মূল জায়গা মূল জায়গা এখন আসুন আমরা গিগ মার্কেটিং করব কিভাবে গিগ মার্কেটিং করব আমরা স্যার এখানে কি ভিডিও স্যার আপলোড করা যাবে নাকি ভিডিও আপলোড করা যাবে যাবে না কেন অবশ্যই যাবে আচ্ছা দেখেন আমরা কিভাবে গিগ মার্কেটিং করব আমরা দেখেন আমাদের ফাইবার ওপেন করলাম ফাইবারের গিগে গেলাম এখন আমি ইউটিউব এসিওর গিগটা ওপেন করব এক্সিওর gig SEO gig YouTube video SEO gig এটা আমি এটা এই হচ্ছে আমার ইউটিউব ভিডিও এসিওর গিগ এটা আমি ওপেন করলাম ওপেন কইরা এই তো রাইকা দিলাম আমি ক্যানভাতে গেলাম ক্যানভাতে গিয়া ক্যানভাতে গিয়া একটা পোস্ট রেডি করলাম নজর ক্যানভা থেকে আমি একটা পোস্ট রেডি করব কিসের পোস্ট ইনস্টাগ্রামের পোস্ট রেডি করব ইনস্টাগ্রামের পোস্ট রেডি করব যেমন মনে করেন আমি প্রিভিয়াস একটা পোস্ট নিয়ে আসতেছি আপনাদের পোস্টটা রেডি করতে গেলে অনেক সময়ের দরকার যেমন মনে করেন এই পোস্টটাকেই আমি কি করব পোস্ট করব এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা পোস্ট না এটা তো ইউটিউবের একটা এটা গিগের ইউটিউবের থাম্বনেল এটা না আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট রেডি করব কই জানি ইনস্টাগ্রামের পোস্ট সবগুলোই তো ফাইবার এখন থেকে ডিজাইন ইনস্টাগ্রাম এই যে Instagram design for Instagram Instagram post কিছু আপডেট করছে আপনার ওই ভিডিওটারে ক্যানভাটারে একটু আপডেট করছে দেখতেছি তো এখান থেকে দেখেন আপলোড আছে আমার কিছু ইমেজ আপলোড আছে আপলোডে ক্লিক করলাম ওখান থেকে এই দে এই এটা তো মনিটর এভাবে ইনস্টাগ্রাম পোস্ট হইত না এটা দিয়ে লাভ নাই এটা যে ইমেজটা আমার ইনস্টাগ্রামে নিয়ে আসলে এই পোস্টটা হবে স্যার আমি যদি যে ফাইবারের যে গিগটা তৈরি করছি এটা যদি আমি সরাসরি ইনস্টাগ্রামে আপনার এই পোস্ট করে দিই স্যার হবে না ফাইবারের যে আমি করছি এই যদি আমি ইনস্টাগ্রামে ফাইবারের গিগ ইমেজের ইনস্টাগ্রামের পোস্টের একটা সাইজ আছে আপনি তো ওই সাইজটাকে মেক করতে oh, হবে সাইজটাকে রেডি করতে হবে না এখন গিগের ইমেজের সাইজ বড় ইনস্টাগ্রামের ইমেজের জানি কইয়া তোমার ছেলের মনিটাইজেশন করব Thank you. দিলাম কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম plus double eight zero one double nine double four two seven two nine zero আচ্ছা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা আমরা দিলাম এভাবে আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া আপনারা এড করবেন এইভাবে এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক মানুষ আছে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করার সম্ভাবনা আছে ঠিক আছে এটা একটু কালার মালার করা যায় কিনা অন্য কোনো কালার দেওয়া যায় কিনা একটু বাসলে এটা বাসতেছে না এটা বাসছে কালো এটা দিলে বাসে না এটা বাসে তাইলে এই রাখিয়া দিলাম এটা আমি এখন ডাউনলোড দিলাম পিএনজি থেকে জেপিজি দিয়ে ডাউনলোড দিলাম এটা ডাউনলোড হয়ে গেল ভদ্রলোক ডাউনলোড হয়েছে এখন আমরা ইনস্টাগ্রামে গেলাম ইনস্টাগ্রামে গিয়া ওই প্লাস চিহ্নতে ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করব এখানে আমরা ডাউনলোড এই জায়গা থেকে ডাউনলোড হয়েছে ইমেজ ইমেজটা ডাউনলোড করলাম এটা এসি করতে হবে না না এসি করা লাগবে নেক্সট তারপরে নেক্সট এখানে ডেসক্রিপশন লিখব ডেসক্রিপশনটা কি করব আমরা আমাদের গিগটাকে যে ওপেন করছিলাম সেই গিগের প্রথমে টাইটেলটা এখান থেকে কপি করলাম কপি কপি করে এই জায়গার মধ্যে বসাই দিলাম পেস্ট ঠিক আছে তারপরে এটা আমরা একটু কন্ট্রোল বি দেওয়া যায় কিনা বোল্ড করা যায় কিনা না বোল্ড করা গেছে তারপরে আমরা এখান থেকে এই যে ডেসক্রিপশন আছে না ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা একটু আমরা সমস্যা আমার এ থেকে এই পর্যন্ত কপি করলাম কপি করে এখানে একটা পেস্ট দিলাম পেস্ট ঠিক আছে এখানে পেস্ট দেওয়ার পরে দেখেন এই পর্যন্ত আমরা এখানে রাইকা দিলাম পর্যন্ত রাখা দিলাম আমরা নতুন একটা ট্যাব নিব যেহেতু এটা আমাদের ইউটিউব ভিডিও ছিল লিখবো Instagram insta Instagram hashtag hashtag research generator Instagram hashtag generator Instagram hashtag generator open করলাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটরে একটা ট্যাব আরেকটা ট্যাব আরেকটা ট্যাব নিলাম তিনটা ট্যাব নিলাম তিনটা ট্যাব আমরা ওপেন করি দেখি কি আসে দেখেন আমি কিন্তু এখন যা দেখাচ্ছি এটা মার্কেটিং মানে আপনাদের ইনকামের জন্য যে রাস্তায় আপনারা হাঁটবেন তা থেকে মনে করেন বিসমিল্লার ঘোড়াযাত্রা শুরু আপনাদের বুঝতে পারছেন এটা হচ্ছে আপনাদের মানে মার্কেটিং প্রায় শুরু এরপরের মার্কেটিং থেকে এরপরের ক্লাসগুলো থাকবে অ্যাডভান্স যত দিন যাবে তত অ্যাডভান্স হবে আপনি হ্যাশট্যাগ জেনারেটরের জায়গায় সাইন সাইন ইন করবেন সাইন আপ করবেন আপনি সাইন আপ যেটা সাইন আপ করা না সেটা আপনি সাইন আপ করবেন যেটা সাইন আপ করা আছে সেটা সাইন আপ করা লাগবে না ঠিক আছে এটা তো টুলিস এটা সাইন আপ করা না আচ্ছা এটা সাইন আপ হচ্ছে হইতে থাকে সমস্যা নেই এটা এটাতে এটা তো সাইন আপ আমার আগের করা আছিল তো এটাতে আমি কি করবো এটাতে আমি ইউটিউবে সিও লিখবো ইউটিউব এসিও যেহেতু আমাদের ইউটিউব এসিওর কাজ সেহেতু আমরা ইউটিউব এসিও ইউনাইটেড কিংডম দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে সমস্যা নেই এখন আমরা এটাতে সার্চ দিব সার্চ দিলে দেখবেন কিছু হ্যাশট্যাগ আসবে আমাদের সামনে আসবে ওখান থেকে আমাদের কিছু হ্যাশট্যাগ দিবে এখান থেকে আমরা কি করব সাইন ইন কই আপনারা কোন দিকে আপনারা যদি কোন দিকে হন আমি আমার দিকে আছি মনে রাখেন এত লম্বা কথা এটা কই থেকে কেমনে হইলো আমি তো কিছু বুঝতেছি না দেখাইতে লাগছে এটা কই থেকে এতটুকু হইলো কেমনে হইয়া হইলো ও আচ্ছা বুঝতেছি বুঝতেছি আচ্ছা, এটা বুঝছেন এটা হচ্ছে কি ওই ঠিক আছে আহ অলরেডি বিন টেকেন এটা দিয়ে আর হবে না এটা আমার হয়ে গেছে অলরেডি তাই না সাইন ইন তো অন্য জিমেইল আইডি দিতে হবে স্যার তাহলে এটা লগইন দিতে ভালো স্যার এটা আগে হয়ে গেছে এটা দিয়ে আগে করা আছে আমার এখন খালি লগইন দিব এটা সাইন ইন দিব সাইন আপ সাইন আপ না এটা সাইন ইন আচ্ছা ওকে এখন দেখেন আমরা এখানে সার্চ দিছিলাম এই যে দেখেন সার্চ দিছিলাম সার্চ দেয় আমাদের এই যে এই বিষয়গুলো আমাদের আসছে এগুলো আমরা এখন এখানে মার্ক দিব আপনি সর্বোচ্চ পঁচিশটা ট্যাগ দিতে পারবেন পঁচিশটা ইনস্টাগ্রামে সর্বোচ্চ পঁচিশটা ট্যাগ দেওয়া যায় তাইলে আমরা ওই ট্যাগুলো মার্ক করবো এখন এগুলো আমি তো মানে আলাতুল কাজ করতেছি আলাতুল না আমরা পয়রা দেখবো এই ট্যাগুলো আমাদের কাজের কি না ইউটিউব বেসিও ইনফো হ্যাঁ আমাদের ইউটিউবে সিও ইনফো ঠিক আছে তারপরে ইউটিউব সিও e দুই হাজার একুশ ঠিক আছে ইউসুফ হ্যাঁ এগুলো আমি দিছি যেগুলো মোটামুটি ঠিক আছে এটাও না এটা বাদ এটাও বাদ এটাও বাদ এটা দেয়া যায় তারপর এখান থেকে ইউটিউবে সিও চ্যানেল হ্যাঁ এটা দেয়া যায় ইউটিউবে সিও হেল্প এটা দেয়া যায় ইউটিউবে সিও কিওয়ার্ড রিসার্চ অবশ্যই এটা দেয়া যায় এই যে ইউটিউব এসিও প্রমোশন এটা দেওয়া যায় ইউটিউব এসিও প্রমোশন এটাও দেওয়া যায় ইউটিউব এসিও পোস্ট এটা দেওয়া যায় আচ্ছা ইউটিউব এসিও ভিডিও দেওয়া যায় এখন এগুলারে আমরা কপি করলাম এই যে দেখেন এখানে ক্লিক করলাম এই যে দেখেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কপি করলাম কপি করার মধ্যে এই যে কপি একটা শব্দ আসছে আমরা কপিতে ক্লিক করলাম এই কপিতে ক্লিক করার কারণে এখানে কপি আসছে আমরা এই জায়গার মধ্যে গেলাম গিয়ে আমাদের কোথায় জানি রাখছিলাম এইগুলা এই সরি এই যে এই যে এখান থেকে এই যে দেখেন কপি আছে স্যার ক্লাস রেকর্ড হচ্ছে স্যার ক্লাস রেকর্ড হচ্ছে আমাদের স্যার হ্যাঁ ক্লাস তো রেকর্ড হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে স্যার আমার এক চোখ স্যার বন্ধ স্যার চোখ উঠছে তো স্যার এক চোখ দিয়ে দেখতেছি স্যার ক্লাস রেকর্ড হচ্ছে সমস্যা নেই আচ্ছা দেখেন এখন এখান থেকে আমি এইগুলা রেকর্ড এগুলা আমি কপি কইরা এই যে দেখেন এই জায়গার মধ্যে হ্যাশট্যাগ রিসার্চ দিলাম এইগুলো আমার হ্যাশট্যাগ এই যে দেখেন সবগুলো কপি হয়েছে এখানে হ্যাশট্যাগ আরও কিছু হ্যাশট্যাগ আমি নিব না অবশ্যই নিব এখান থেকে এইগুলো তো নিলাম এটা বাদ দিয়ে দিলাম এখন এই জায়গার মধ্যে এটাতে আসলাম এটাতে এসে আমি ইউটিউব ভিডিও এসিও দিলাম এই যে দেখেন ভিডিও এটাতে স্পেস দেওয়া যাবে না ইউটিউব ভিডিও এসিও স্পেস দেওয়া যাবে না আমি দিলাম সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখবেন কিছু এখানে আসছে আমার দেখাইব ভদ্রলোক কিছুই হ্যাশট্যাগ দেখাইব আমার এই যে দেখেন YouTube video YouTube video SEO দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আসেন আরও নিচের দিকে আসেন নিউ ইউটিউবার্স এই যে দেখেন নিউ ইউটিউবার্স ইউটিউব লাইভস হ্যাঁ স্মলস ইউটিউবস তারপরে ক্রিয়েটর্স এগুলো আমরা এখান থেকে নিতে পারবো আচ্ছা এখানে খুব কম দিছে বেশ দিছে না তো আমরা কম বেশি এটা প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আমরা তো কয়েকটা থেকে নিব এইটা নেওয়া যায় কয়েকটা দেখে নিব তাইলে আমরা কম বেশি প্রশ্ন নিয়ে আমরা কয়েকটা একসাথে যখন আমরা সার দিব এক জায়গা থেকে এই যে এখান থেকে কই কপি আসিল ভদ্রলোক কপি কই গেল এই যে কপি সারটা আছে এই সারটা আমরা কপি করলাম কপি করে এখান থেকে নিয়ে আবার এই জায়গার মধ্যে বসাই দিলাম ওয়ার্ড পেস্ট দিয়ে দিলাম হ্যাঁ, পেস্ট কন্ট্রোল এখন আরও আমাদের কি হইলো হ্যাশট্যাগ আসলো হ্যাশট্যাগ শেষ তারপরে দেখেন এই জায়গার মধ্যে এটা অপশন আছে এই জায়গার মধ্যে এই অপশনটা এটা হচ্ছে লোকেশন কিন্তু লোকেশনের আগে এই অপশনটাতে আমরা এখন কি করব জানেন না এখন আমরা ওই যে আমাদের গিগটা ওপেন করছি এই গিগের এই যে একটা ইউআরএল আছে এই জায়গার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গিগের ইউআরএল এই গিগের ইউআরএলটা কপি করলাম কপি করে আমরা ওই জায়গার মধ্যে আসলাম আইসে ওই জায়গাতে আমরা পেস্ট করে দিই এই যে একটু সমস্যা ইদানিং পড়ে প্রথমে এই জায়গার মধ্যে আরেকবার আমরা পেস্ট দিব আমাদের লিঙ্কটা এখানে পেস্ট দিব দিয়ে এখানে আরেকটা এন্টার দিয়ে এই জায়গাতে গিয়ে বানো ঠিক আছে আচ্ছা তারপরে আসেন ইমোজি কিছু ইমোজি ব্যবহার করার লাগে একটু যদি সম্ভব হয় যে দেখুন এই যে ইমোজিগুলো আসছে এখানে কিছু ইমোজি দেওয়া যায় ইমোজি দিব কেন ইমোজি দিব কেন ইমোজি দিব এই জন্যই যে ইমোজির কারণে ইনস্টাগ্রাম ইমোজিকে একটু প্রায়োরিটি দে আমরা লাস্টেই দেই ইমোজি সমস্যা নাই এই জায়গার মধ্যে কিছু ইমোজি দিব ইমোজিগুলো কেন দেব ইমোজিগুলো দিব আমাদের গিগের র্যাঙ্কের জন্য এটা তো বহু সমস্যা আমাদের আচ্ছা ইউএসএ এটা হচ্ছে আমাদের লোকেশন সমস্যা কি পোস্টার এই জায়গাটা নিতে চাই না কেন আচ্ছা ইউএসএ এই জায়গায় না নিলে কি কিছু করার নাই ইউএসএ আমরা দিয়ে দিলাম শেয়ার হ্যাঁ শেয়ারের your post has been share আচ্ছা এই যে দেখেন আমার পোস্টটা শেয়ার হয়ে গেছে এখন আমার পোস্টটা ওই যে হ্যাশট্যাগুলো আমি রিসার্চ করছি হ্যাঁ দিয়ে আমি এখানে এবার এই যে কমেন্টে গিয়ে আমি কিছু হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিলাম ইউটিউবার ঠিক আছে এই যে হ্যাশট্যাগ ওনারে দিলাম আরও একটু হ্যাশট্যাগ দিলাম ইউটিউব ওনারে দিলাম আরও কিছু হ্যাশট্যাগ দিব ইউটিউব ভিডিও আরও কিছু হ্যাশট্যাগ দিব ইউটিউব ভিডিও এসিও ওকে এই যে হ্যাশট্যাগুলো দিয়ে আবার পোস্ট মানে এটা কমেন্ট দিলাম এখন কি হইব এখন লাভটা কে লাভটা হচ্ছে আমার এই ভিডিওটা আমার এই ইমেজটা যে সমস্ত হ্যাশট্যাগ দিছে ওই সমস্ত হ্যাশট্যাগ আলা গ্রুপের মধ্যে ডুববো যেমন ইউটিউব ভিডিও এসিও হ্যাশট্যাগ দিয়ে এখানে সার্চ করলাম ইউটিউব ভিডিও এসিও এখন সাথে সাথে পাওয়া যাইতো না কিন্তু এই যে দেখেন ইউটিউব ভিডিও দিলাম মনে করেন ইউটিউব ভিডিও গ্রুপে দেখেন একশো আটান্ন জন মানুষ এখন পর্যন্ত পোস্ট করছে এগুলা এখন শেয়ার হইতো না এই গ্রুপে আমার পুষ্ট আইসা ডুববো এখানে মানুষ আয় আসে এখানে মানুষ আসে ভিজিট করে আইসা আমার এই পোস্টটা যদি দেখে হ্যাঁ আমার একটা পোস্ট আছে এই পোস্টটা যদি দেখে সে আমার পোস্টে লাইক করবে যদি তার এখন ইউটিউবের ভিডিওটা এসকিউ করার প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিওটা সে দেখবে সে আমার আমার এই এই পোস্টের মাধ্যমে সে আমার প্রোফাইলে ভিজিট করবে আমার প্রোফাইলে ভিজিট করলে আমার লাভ করব আমার সে দেখবো আমার প্রোফাইলটা সে আমাকে ফলো দিবে তারপরে সে আমাকে এখান থেকে নকও দিতে পারে যে আমার তার ভিডিওতে এসকিউ করার দরকার তার ভিডিওর কাজ করার দরকার এখান থেকে সে আমাকে কি করতে পারে আমাকে নকও দিতে পারে যে আমার কাজটা করে দেন এরকম আসে এরকম আসে তার একটা মানুষ যদি আপনি যদি একশোটা পোস্ট করার পরে যদি একটা মানুষ আসে একটা মানুষ যদি কাজ করার জন্য আসে তাহলে আপনার কি লস লাভ বলেন জি লাভ হ্যাঁ এইভাবে আমাদের কি করতে হইব আমাদের পোস্ট করতে হইব আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে প্রোফাইলে পঞ্চাশটা পোস্ট যত তাড়াতাড়ি সম্ভব আগাইতে হইব আপনি পোস্ট করেন দেখবেন প্রতিদিন পোস্ট করেন একটা দুইটা করে প্রতিদিন দুইটা চারটা করিয়া ফলোয়ার বাড়বে আপনাকে ফলো দিবে মানুষ আপনি পোস্ট করবেন না আপনাকে ফলো দিবে না বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আপনি কি করবেন আরেকটা কাজ হচ্ছে আপনার আপনার আরেকটা কাজ হচ্ছে এভাবে আপনি হ্যাশট্যাগ দিয়া দিয়া এই যে ইউটিউব ভিডিও এসিও এভাবে হ্যাশট্যাগ দিয়া দিয়া বিভিন্ন গ্রুপে অ্যাড হইবেন এটা হচ্ছে আপনাদের কাজ ঠিক আছে বিভিন্ন গ্রুপে অ্যাড হইবেন এরকম মিনিমাম একশোটা গ্রুপে অ্যাড হইবেন যতটা ট্যাগ আছে আপনি এভাবে রিসার্চ করে যতটা ট্যাগ পাইবেন প্রত্যেকটা ট্যাগের একটা করে গ্রুপ আছে আপনি প্রত্যেকটা ট্যাগের গ্রুপে আপনি অ্যাড হইবেন কারণ অ্যাড না হইলে আপনি যদি গ্রুপগুলোতে অ্যাড না হন তাহলে আপনি যে পোস্ট করবেন সেই পোস্টটা ওই জায়গার মধ্যে গিয়ে যাবে না ওই গ্রুপে গিয়ে পোস্টটা ডুববে না কথাটা বুঝতে পারছেন এই জন্য আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে ওই ট্যাগুলোতে আপনি জয়েন হওয়া আর এই ট্যাগুলোতে জয়েন হলে লাভ কী আমি আপনাদের আরও কিছু যখন আপনারা ফুল মার্কেটিংয়ে যাইবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে লাভ কী তবে বিষয়টা হচ্ছে আপনি প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি কাজ করতে হবে প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে প্রতিনিয়ত এই যে দেখেন উনি পোস্ট করছে ওই যে দেখেন এখানে কতটা হ্যাশট্যাগ ব্যবহার করে ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও হ্যাঁ দেন হাবি জাবি দিয়া সে পোস্ট করছে সে পোস্ট করার কারণে তার পোস্টটা কি আসছে ফার্স্টের দিকে আসছে এই যে এখানে ফার্স্টের দিকে আসছে এই গ্রুপে মানে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে বারোটার পরে আর নেটওয়ার্ক ফাস্ট হবে এগারোটার পরে কিছুক্ষণ নেট স্লো হয়ে যায় সাড়ে দশটার পরে উনি ফার্স্টে চলে আসছে এভাবে ফার্স্টে আসবে আপনারও ফার্স্ট ডে আস ফার্স্টে আসবে তখন আপনি কি করতে হবে আপনাকেও এইভাবে কাজ করতে হবে আপনাকে আমাকে যদি আমরা যদি এই যে উনি মানে যুক্ত হইলাম আমরা যদি আমাদেরকে বাড়াইতে হয় অর্থাৎ আমাদের প্রোফাইলকে বাড়াইতে হয় আমাদের ইনকাম করতে হয় তাইলে এই সমস্ত কাজগুলো করতে হবে আমাদের এই যে ওই ভদ্রলোক এখানে ফার্স্টে আসছে দেখছেন না ওনার প্রোফাইলে আমরা আসলাম উনি কোন দেশের মানুষ এখন দেখা যাচ্ছে না আচ্ছা all is found often fried Friday twenty fifth December আচ্ছা ওনার প্রোফাইলে আমরা একটু ঢুকি প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুকে দেখেন আমরা এখান থেকে মার্কেটিং কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে প্রত্যেক ক্লাসে এখন আমরা মার্কেটিং করব কথা বুঝতে পারছেন এখন মার্কেটিং করার জন্য কিসের প্রয়োজন আসেন আপনারা আমার কাছে এখন মার্কেটিংয়ের জন্য কিসের প্রয়োজন আপনাদের একটা পেপালের প্রয়োজন এখন আপনারা আমাকে বলেন আপনাদের পেপাল আছে আপনাদের পেপাল আছে না স্যার না স্যার আসসালামু আলাইকুম স্যার না স্যার একটা পেপাল অ্যাকাউন্ট কেমনে করি স্যার জানি না পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশে হয় না পেপাল অ্যাকাউন্ট এখন আপনারা করতেও পারবেন না এত টাকা খরচ করে এখন পেপাল অ্যাকাউন্ট করতেও যাবেন না আপনারা যখন পেপাল অ্যাকাউন্ট কইরা চালাইতে পারবেন তখন আমি আপনাদের বলবো আপনারা একটা পেপাল অ্যাকাউন্ট করেন কিন্তু এখন তাইলে আপনারা মার্কেটিং করবেন মার্কেটিং করে টাকা কীভাবে লেনদেন করবেন একটা তো মাধ্যম প্রয়োজন এই সাপোর্টটাই হচ্ছে পেইড বেস এবং ফ্রি বেসের মধ্যে পার্থক্য হচ্ছে এগুলাই পেইড বেচ এবং ফ্রি বেচের মধ্যে পার্থক্য হচ্ছে এগুলাই যে ফ্রি বেচের একজন মানুষ যদি চায় তাকে ফ্রিতে আমি আমার পেপাল আপনার আমার পেমেন্ট মেথডকে সাপোর্ট দেওয়ার জন্য আই এম সরি এমনকি টাকার বিনিময় হইলেও আমি কখনোই তাকে পেমেন্ট মেথড সাপোর্ট দেব না কারণ ওর কাছ থেকে আমার কোনো বেনিফিট নাই যেমন তেমন সে তা সেও ও সবসময় ফ্রিতেই চিন্তা করবে তার এই দিকে ভালোবাসা থাকবে না কিন্তু আপনাদের কাছে এটুকুর মধ্যে একটা গুরুত্ব থাকবে কথাটা বুঝতে পারছেন এজন্য আপনারা যতদিন পর্যন্ত মিনিমাম মান্থলি একশো ডলার ইনকাম করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনারা আমার পেপাল ইউজ করতে পারবেন এখন কর্সপাতি পরে যেটা টাকা আসবে সেটা আপনারা আপনাদের কাছে চলে যাবে কিছু কর্স আছে ট্যাক্স আছে সেই ট্যাক্স এবং সার্ভিস চার্জ যেগুলো পড়ে যে টাকাগুলো আপনারা থাকবে আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন আপনাদের কাছে আমি বিকাশে পাঠিয়ে দেবো কোনো টেনশন নাই এখানে কথাটা বুঝতে পারছেন ধন্যবাদ স্যার অনেক হ্যাঁ এটাই এটাই হচ্ছে তো সাপোর্ট আপনাদের সাপোর্ট কি এগুলাই তো সাপোর্ট আপনাদের সাপোর্টটা কি এগুলাই সাপোর্ট আপনি রাত পাঁচটার সময় আমাকে ফোন দিবেন বা এই মুহূর্তে আমার একটা আমার পেপালের অ্যাকাউন্টের প্রয়োজন আমি সাথে সাথে আপনাদের লিঙ্ক দিয়ে দিব আপনারা বায়ারের কাছ থেকে লিঙ্ক নিয়ে আসবেন তবে পেপাল তখনই প্রয়োজন যখন হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হবেন order order hundred percent confirm হয়ে যাবেন যে এই মুহূর্তে অর্ডার সে দিবে এবং হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তখনই তাকে পেপাল দিতে হয় কারণ অনেক স্কেমার আছে সেগুলো আপনাদের সামনে আমি বুঝিয়ে দিব আরও বুঝিয়ে দিব অনেক কাজ আছে এখনও এগুলো আমি আপনাদের জাস্ট বললাম ঠিক আছে তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এইভাবে এই নাই আমরা বিভিন্ন হ্যাশট্যাগ দেওয়া বিভিন্ন ওই যে দেখেন আমি সব এই যে দেখেন কত হ্যাশট্যাগ রিসার্চ করছি আমি দেখেন আপনারা আর এগুলো তো শেপ শেষ এগুলো তো মাত্র ওই হালকা কিছু দেখলেন প্রতিদিন তো আমি ক্লিয়ার করি এগুলো ক্লিয়ার করি এগুলা ক্লিয়ার না করার পরে এগুলা তাকছে এগুলো তো দুই এক গত মনে করেন এক সপ্তাহ রিসার্চ আমার এক সপ্তাহ মার্কেটিং আজকে এখান থেকে ওই যে ইনস্টাগ্রাম বিজনেস এখান থেকে একজনের সাথে ইস্তাম্বুলের কথা হয়েছে যদি ভদ্রলোকটাকে আমি ফিটিং দিতে পারি তাহলে বড় ধরনের একটা অর্ডার হওয়ার সম্ভাবনা আছে অনেকক্ষণ কথা হয়েছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তার সাথে ইনস্টাগ্রামেও কথা হয়েছে তবে হোয়াটসঅ্যাপে বেশি তো যাই হোক এবং আপনারা মনে করেন প্রায় মার্কেটিং এর মধ্যে চলে আসছেন এখন আপনাদের কাজ হচ্ছে কি আপনারা এইভাবে মানে ইউটিউব হ্যাশট্যাগ দিয়ে দেবেন ইউটিউব ইউটিউব ইউটিউব দিয়ে আপনারা কি করবেন একটা গ্রুপ পাইবেন এই যে ইউটিউব ইউটিউব এই গ্রুপে জয়েন হবেন এই যে আমার জয়েন হওয়া আপনি এইভাবে জয়েন হবেন ঠিক আছে আপনি জয়েন হবেন জয়েন হইলে ঠিক আছে এগুলোতে আপনি জয়েন হবেন এই যে ভদ্রলোক ওই ভদ্রলোক আমার বায়ার হওয়ার সম্ভাবনা আছে আমি তারে দেখি পাই কিনা সে বায়ার হয় কিনা ওই যে দেখেন উনি একজন বিজনেসম্যান দেখতে পাচ্ছেন উনি একজন বিজনেসম্যান উনি আমার বায়ার আছে উনি ওনারকে আমি নখ দিতে পারবো উনি আমার বায়ার আচ্ছা দেখেন আমরা তো এখন পর্যন্ত কাজ শিখছি শুধু ইউটিউবের হ্যাঁ ইউটিউবের কাজ শিখছি ইউটিউবের কাজের জন্য আমরা বায়ারকে কোথায় থেকে পাই কোথায় থেকে পাই এখানে তার ইউটিউব আছে কি না দেখি তার ইউটিউব চ্যানেল আছে কি না আমরা দেখবো এখানে তার ইউটিউব চ্যানেল আছে কি না চ্যানেল যদি তাকে তাইলে তার চ্যানেল খুঁজে বাইর করব চ্যানেল যদি তাকে তাহলে তাকে আমরা নখ দিব কারণ আমরা এখন বর্তমান তো ইউটিউব ছাড়া অন্য কাজ পারি না তাহলে তারা এখন আমরা নখ দিলে সে যদি আমাকে গুগল এডসের কাজের কথা বলে আমি তারা বলবো আমি পারি না তাহলে সে আমার কাছ থেকে মুখ ফিরে নিব ঠিক আছে তাহলে আমি দিই তারপরে আমি দিতে পারি তো আমি দিলে সমস্যা কি এ তো কন্ট্রাক্টের জন্য কি চাচ্ছে হ্যাঁ ফার্স্ট নেম চাচ্ছে লাস্ট নেম চাচ্ছে সে আমাদের আমার কাছ থেকে ইনফরমেশনগুলো চাচ্ছে অর্ডার নাম্বার সাবজেক্ট মেসেজ না এগুলো না সাইন আপের জন্য চাচ্ছে সাইন আপ করতে হবে তো করলাম sign up join now sir এটা তো এটা এটা ইউএস এর জন্য এনে আমরা কান্ট্রি কোড আগে দিতে হইব country code Bangladesh before sending uh, us all the info we'll update you shortly দেখেন আমাকে একটা বায়ার কি করছে নক করছে আপনাদের দেখাই এই যে ভদ্রলোকের সাথে দেখেন আমি অনেকক্ষণ থেকে কথা কইতে চাই যে এক সপ্তাহ থেকে ওর সাথে আমি কথাই বলতেছি সে আমার কাছ থেকে বহুত কিছু নিছে ইনফরমেশন নিছে দেখেন তারে আমি বলছি প্রথম জাস্ট হাই দিছি সে আমাকে এই অ্যান্সারটা দিছে নাইস টু মিট ইউ আমি বলছি সে বলছে হাই জনাল হাউ ক্যান আই হেল্প আমি বলছি thank you for answer my knock তারপরে সে বলছে no problem how can we help you I was visit your profile আমি হাবি যাবি এগুলো বলছি হ্যাঁ বলে তারপরে সে বলছে can you send me your portfolio মানে আপনি কি আমাকে আপনার পোর্টফোলিও মানে আপনি যে কাজ করেন তার একটা প্রমাণ কিছু দিতে পারবেন and review about your service অথবা আপনার সার্ভিস সম্পর্কে কোনো একটা তথ্য দিতে পারবেন আমি বলছি ইয়াস তারপরে সে আমাকে এই যে ইমেল দিছে আমি ইমেলও সেন্ড করছি তারপরে ওই জায়গার মধ্যে আমার ফাইবারের লিঙ্কটাও সেন্ড করছি তারপরে সে এভাবে আর কোনো আনসার করে নেয় কাল আজকে হঠাৎ হ্যালো বলছিলাম সে আমাকে বলছে thanks for sending us all the info জেনার উইল আপডেট ইউর শর্টে আপনাকে আমরা খুব তাড়াতাড়ি কী করতেছি আমরা ইনফরমেশন জানাচ্ছি অর্থাৎ বিষয়টা হচ্ছে সে যদি আমাকে দিয়ে কাজ এখন আমার প্রোফাইলগুলো সে দেখবে আমাকে যদি কাজ করাইতে চায় তাহলে সে আমাকে নক করবে কোনে আজকে নক করুক না কোনো এক সময় আমাকে নক করবে আমিও তাকে মাঝে মধ্যে নক করব এটা হচ্ছে আমার দায়িত্ব আমি কাজ খুঁজতে হবে আমাকে এইভাবে নিয়ে বসে থাকলে হবে না এই জন্য আপনাদের এখনও কাজ হয়নি সেইভাবে এই যে দেখেন এই ভদ্রলোককে আমি কি করলাম সাইন আপ দিলাম সাইন আপ দেওয়ার পরে তার কাছ থেকে আমি মেসেজ এই যে দেখেন তার ইউটিউবে এই যে দেখেন এটা হচ্ছে ইউটিউব দেখি তার ইউটিউব চ্যানেলে যাই আমি ইউটিউব চ্যানেলে গেলে তার কাছ থেকে আমি কী পাই দেখি তার ইউটিউব চ্যানেল কী অবস্থা হ্যাঁ এই ভদ্রলোককে যদি আমরা মেসেজ করি জীবনেও কাজ দিবে না উল্টা আমাদেরকে বকা দিবে কি জন্য জানেন এই ভদ্রলোকের two million that's mean three million মানে হচ্ছে বর্তমানে তার হচ্ছে উনত্রিশ লক্ষ ষাট হাজারের উপরে সাবস্ক্রাইব আছে আমরা এরকম এইরকম মানুষেরকে আমরা কখনোই কী করবো না টার্গেট ফিল করব না ওনার কাছ থেকে আমরা দূরে সরে যাব বাবা তুই তোর দিকে আমি আমার পথে ওকে এখন আমি আপনাদের মার্কেটিং দেখাচ্ছি না আমি আপনাদের কাজ যা শ দেখাচ্ছি আপনি আসলে আমাদের এই কাজগুলো কি এইগুলাতে যুক্ত হয়ে আমাদের কাজ কি এগুলোই হচ্ছে আমাদের কাজ তারপরে আবার আমরা দিলাম ইউটিউবার এই ইউটিউবার এই গ্রুপের মধ্যে অ্যাড করব আমি দেখেন অ্যাড হওয়া সম্ভবত অ্যাড আসি সম্ভবত কি আমি অ্যাড আসি কারণ এগুলোতে আমি অনেকদিন ধরে কাজ করতেছি তো হ্যাঁ এই গ্রুপে আমি অ্যাড আছি এই যে ভদ্রলোকে দেখেন ইউটিউবেও আমি এর পোস্ট দেখলাম আবার ইউটিউবারেও এর পোস্ট ফাইলাম আমরা তাইলে দেখেন দুই জায়গায় তার পোস্ট ফাইলাম এখান থেকে আমি তার প্রোফাইলে ভিজিট করলাম ওই জায়গা থেকে তো আমি তার প্রোফাইলে ভিজিট করছি একজন মানুষ আমার প্রোফাইলে ভিজিট মানেই হচ্ছে আমার জন্য অনেক কিছু বুঝতে পারছেন একজন মানুষ যদি আমার প্রোফাইলে ভিজিট করে আমার জন্য অনেক কিছু এই মানুষ আজকে আমাকে কাজ দিচ্ছে না কালকে যে আমাকে কাজ দিবে না এর কোনো গ্যারান্টি নেই কথাটা বুঝতে পারছেন আমাকে কাজ হচ্ছে কি আমাকে ভিজিটর বাড়ানো আমার প্রোফাইলে আজকে না হোক কালকে আমার এখানে কাজ আসবে কিন্তু আমাকে ভিজিটর বাড়াইতে হইব কথাটা বুঝতে পারছেন দেখেন আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু আমি মার্কেটিংই করতেছি তো এরও দিয়ে কাজ নেই কারণ এর হচ্ছে টোয়েন্টি ওয়ান কে ওর আমাদের জন্য তো কিছু নাই তো এইভাবে যাক হ্যাঁ স্যার আপনার আপনার মানে আপনার অ্যাকাউন্টটা দিছি উনি স্যার ডলার আমি বলছি ঠিক আছে আমার স্যারের সাথে কি কথা বলে দেখেন স্যার হয়তো আপনাকে ডলার দিতে পারবে আমাকে যে আসলে রিয়াল মানে আমি বলছি হ্যাঁ একটা জায়গায় সেল করি এটা হচ্ছে আমাদের পারফেক্টলি অনেক দিন থেকে সেল করি ওনার কাছে উনি আমাদের পাঁচ দুই টাকা তিন টাকা কম দেয় ঠিক আছে রেট বাট আমরা এদিকে নিয়ে চিন্তা করি না কারণ অনেক দুকা খাইছি এই নিয়ে বুঝতে অনেক দুকা পাইছি কারণ চিনি না জানি না একজন মানুষকে কিভাবে বিশ্বাস করি একশো ডলার দেওয়া মানে তো আমি তো আট দশ হাজার টাকা তারে দিয়ে দেওয়া আবার একটা বিষয় মনে রাখবেন পেপালের ডলার রেট কিন্তু পঁচাত্তর টাকা পাওয়া যায় পেপালের ডলার রেট নাই এটা হলো ভুল সমস্যা বুঝতে পারছেন আপনারা কাজ শুরু করেন এভাবে ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপে যুক্ত হন আপনার ফাইবারের অ্যাকাউন্টকে আপনি ফাইবারের গিগুলাকে আপনি এভাবে মার্কেটিং করেন আর আপনারা পোস্ট করেন প্রতিদিন তিনটা করে পোস্ট করেন আপনারা সপ্তাহে নিজস্ব দুইটা পোস্ট করবেন অর্থাৎ নিজের নিজের ছবি ছবি এগুলো দিয়া আর ডেইলি কাজের পোস্ট করবেন YouTube monetization YouTube video SEO YouTube rank YouTube promotion প্রয়োজনে আমরা আপনারা আমার প্রোফাইলটা দেখবেন আমার প্রোফাইলটা দেখে আমার প্রোফাইল দেখে কিছু অভিজ্ঞতা নেবেন আমার প্রোফাইলে দেখবেন মানে বিনিয়ামিন নামে একজন আছে তার প্রোফাইল দেখবেন অর্থাৎ আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে আপনারা সার্চ দিবেন এখান থেকে এভাবে ফ্রিল্যান্সার এভাবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবেন স্যার তাহলে পেপালে স্যার ডলার কত করে স্যার বললেন পঁচাত্তর টাকা স্যার স্যার কেন স্যার এত কম কেন স্যার সাপোর্ট এটা এটা হচ্ছে আপনার ফেকলিভাবে অর্থাৎ খুবই বাংলাদেশের সরকারের রুল রেগুলেশনের বাইরে গিয়ে ব্যবহার করা এর জন্য এখানে পেপালের ডলার কোনো ব্যাংকে উইথড্র দেওয়া হয় না কিছু ফ্রিল্যান্সার কিনে ওনারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনের কাজ করে যারা ওনারা কিনে তো ওনারা কিনা আমাদের কাছ থেকে কিনে তো ওনারা আমরা ওনাদের কাছে ব্লক বন্দি ওনারা যেইভাবেই বলবে আমরা সেইভাবেই কি করি ওই কাজ করি এই যে দেখেন ফ্রিল্যান্সার এই ফ্রিল্যান্সারে আমরা আসলাম ফ্রিল্যান্সারে এসে আমরা দেখব মানুষ ফ্রিল্যান্সার যারা আছে ওনারা কিভাবে ওই জায়গার মধ্যে পোস্ট করে কেমন পোস্ট করে দেখেন একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা ওপেন করলাম ওই ভদ্রলোকের আমরা প্রোফাইল ওপেন করি উনি কিভাবে কাজ করে উনি কিভাবে পোস্ট দেয় কত পোস্ট দিছে দেখি আমরা নেটওয়ার্ক এত বাজে অবস্থা আমার নেটওয়ার্ক অজয় উনি হচ্ছেন ভারতীয় মেবি ওই যে দেখেন উনার পুস্ট আছে আটান্নটা এখন পর্যন্ত এই যে দেখেন ওনার এত পোস্ট আছে আমরা এভাবে দেখব আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইল ঘুরবেন ঘুরে দেখবেন কি অবস্থা কিভাবে সে পোস্ট করছে তার প্রোফাইলটাকে সে কিভাবে সাজাইছে আপনিও সেভাবে পোস্ট করবেন সেভাবে সাজানোর চেষ্টা করবেন কথাটা বুঝতে পারছেন প্রথম এখন আজকের কাজ হচ্ছে আপনাদের এই যে দেখেন ফ্রিল্যান্সারদের এখন আপনার আজকের কাজ হচ্ছে আপনি আজকে আপনারা সবাই এখন থেকে প্রতিদিন তিনটা করে পোস্ট করবেন আর আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সাজাইবেন উঠাইবেন আর বিভিন্ন পোস্ট রাখবেন আর প্রতিদিন গিগ মার্কেটিং করবেন প্রত্যেক দিন গিগের লিঙ্ক দিয়ে মার্কেটিং করবেন প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি আপনার গিগের লিঙ্ক দিবেন প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি আপনার গিগের ডেসক্রিপশনটা দিবেন প্রতিদিন সম্পূর্ণ দিবেন না একদিন এতটুকু দিবেন একদিন মনে করেন এতটুকু দিলেন একদিন এটুকু দিলেন একদিন এতটুকু দিলেন এখান থেকে অল্প কিছু নিলেন এইভাবে দিয়া পোস্ট করবেন সম্পূর্ণ লেখা প্রতিদিন দিবেন না কারণ প্রতিদিন একই লেখা দিলে স্পামিং হয়ে যায় এর দিকে খেয়াল রাখবেন আর আপনারা এ পর্যন্ত প্রত্যেকেই দুইটা করে গিগ ওপেন করেন একটা করেন ইউটিউব এসিওর গিগ আর একটা করেন ইউটিউব মনিটাইজেশনের গিগ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার নতুন সেলার হিসেবে স্যার আমি স্যার কয়টা দিতে পারবো স্যার পাঁচটা না সাতটা স্যার ওকে স্যার ওকে আপাতত স্যার না দিই স্যার আমরা তৈরি করে রাখি স্যার তৈরি করে রাখি না না আপনারা যে সার্ভিসের গিগ আমি দেওয়ার চিন্তা করতেছি সার্ভিস তো এখন ক্লাসই করাইনি আপনাদের জি স্যার জি স্যার তাহলে কারো কোনো প্রশ্ন নাই স্যার একটু ওই যে ফোনের ওইটা দেখাবেন না আচ্ছা ফোনেরটা তাই না আচ্ছা আসেন ফোনের Thank you. Thank you. শোনা যায় আচ্ছা শোনা যায় হ্যাঁ হ্যাঁ কথা বল আচ্ছা দেখেন একটু চিৎকার করতেছে আচ্ছা দেখেন একটু চিৎকার করতেছে কাছে আছে আমি দেখেন এটা হচ্ছে আমাদের ফাইবারের মোবাইলের এটা হচ্ছে যে দেখেন এখান থেকে সব কিছু করা যায় অপশনেই যে দেখেন এখান থেকে সব কিছু করা যায় এই এই যে দেখেন কারা মেসেজ করছে আমাদের দেখেন মেসেজ করতে পারে দেখেন মিয়া বর্তমানে ওনার কাজ চলতেছে আমার রানি কাজ চলতেছে তারপরে এটা হচ্ছে অফার টেমপ্লেট এটা হচ্ছে অফার টেমপ্লেট তারপরে হচ্ছে এটা হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ওহান মাথার মধ্যে ক্লিক করলে আপনি আর্ন কত টাকা করছেন আপনি আর্ন টাকা করছেন সবগুলো দেখতে পারবেন বায়ার রিকোয়েস্ট এই যে দেখেন আমার একটা বায়ার আসছে একটা বায়ার আসছে ফর এ টিকটকার টিকটকার আপনারা দেখেন আমি তারা দেখেন আমি Habib Sean very careful promote in TikTok. In TikTok. I will grow your business with TikTok ads and promote your website. Please come to the inbox for discuss all about your think thank আচ্ছা, ইউ এখানে সে বলছে কত একশো ডলার দিয়ে দিলাম আমি অফারটা তারপরে হচ্ছে এখানে ডিউরেশন কয়দিনের জন্য অ্যাডিশনাল সব কিছু আমরা সেট করে দিলাম যে ডিউরেশন আমরা দিলাম এখানে এক সপ্তাহের জন্য কারণ আমার ফাইনাল না তারপরে সেন্ড করে দিলাম তাহলে আমার বাই রিকোয়েস্ট তার এক পাঠানো হয়েছে দেখেন সে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর জন্য দিছে সে একটা বাই রিকোয়েস্ট এখন পর্যন্ত পেয়েছে আমার কাছ থেকেই মনে হয় একটা না তার বাই রিকোয়েস্ট এখন তো গেছেই গা শেষ তো এইভাবে আপনি <coughs> সব কিছু করতে পারেন মাই প্রোফাইল এই যে দেখেন এখান থেকে সম্পূর্ণ আমার প্রোফাইল দেখতে পারতেছি আপনি আপনার প্রোফাইল এভাবে দেখতে পারবেন এভাবে অনলাইন শো স্টাটাস এটার এইভাবে অন করে দিবেন এখানে সেলার মোড এইভাবে অন করে দিবেন তারপরে হচ্ছে বাদ বাকি সবগুলোই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ধীরে ধীরে আপনিও শেখা হবে এমনিতেই শেখা হবে ঠিক আছে তাহলে ওকে আজকের জন্য এখানেই শেষ করে দিতে চাচ্ছি আর যদি ওকে আজকের জন্য এখানেই শেষ করতে যাচ্ছি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তর দিতে রাজি আছি স্যার আগামী পরশু দিন স্যার আমাদের কিসের উপর ক্লাস হবে স্যার আগামী পরশু দিন আপনাদের ক্লাস হবে মার্কেটিং এর উপর কিভাবে আমরা বায়ার খুঁজব আজকে তো হালকা দেখাই দিছি আপনি তো আজকে আপনাদের আজকে দেখাইছি গিগ মার্কেটিং আর বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া বুঝতে পারছেন কারণ গ্রুপে যদি অ্যাড না হন তাহলে বায়ার খুঁজবেন কিভাবে আর পোস্ট করবেন বেশি করে কারণ পোস্ট যতক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইলে পঞ্চাশটা প্লাস পোস্ট হবে না ততক্ষণ পর্যন্ত কাজ পাওয়ার আশা করবেন না পোস্টগুলো খুবই অ্যাট্রাকটিভ করবেন দেখতে ভালো লাগে কারণ আপনি চিন্তা করবেন আমি যেটা দেখতে ভালোবাসি না সেটা আমাকেও আরেকজন দেখতে ভালোবাসবে না সবসময় মনে রাখবেন আমি যেটা দেখতে ভালোবাসি না সেটা আরেকজন আমাকে দেখতে ভালোবাসবে কি করে আপনি এই যেভাবে সবসময় বেশি সময় কথা হয়ে গেছে আর সারাদিনও কথা হইতেছি সবসময় চিন্তা করবেন আমি যখন দোকান থেকে কোনো পণ্য কিনতে যাই তখন আমি সবচেয়ে বেটার পণ্যটা কেনার জন্য চেষ্টা করি দোকানের সবচেয়ে ভালো পণ্যটা খুঁজি কম দামে ভালো পণ্যটা কিভাবে কিনা যায় কথা বুঝতে পারছেন আপনি আপনি মনে করেন তরকারির বাজারে যদি যান তাহলে আপনি পচা পুকড়ায় সেই তরকারিগুলো নিয়ে আসবেন পুকা তরকারি নিয়ে আসবেন না পচাগুলোও নিয়ে আসবেন আপনি তাজা তরতাজা সুন্দর দেখতে ভালো লাগে সেগুলো নিয়ে আসবেন তেমনিভাবে আপনি যদি বসিমালের বা মুদির দোকানে যান তাহলে মুদির দোকানের সেই পণ্যটাই কিনবেন যেটাতে মেয়াদ আছে দেখতে ভালো লাগে ধুলাবালু বসে নাই আপনি একটা জামা কিনতে গেলে সেই জামাটা আপনি অ্যাট্রাকটিক কম টাকা দিয়ে অ্যাট্রাকটিক জামা ভালো জামা সুতা ভালো হইতেইব এত কিছু চিন্তা করবেন আপনি তাহলে আপনার কাছ থেকে একজন মানুষ যদি সার্ভিস নিতে চায় আপনাকে ওইভাবে নিয়ে চিন্তা করতেছে কথাটা বুঝতে পারছেন সব সর্বাবস্থায় নিজেকে নিয়ে চিন্তা করবেন তাহলে অন্যের রেজাল্টটা নিয়ে আসবেন আপনার কাছে একটা প্রবাদ আছে না আমি যদি আমাকেই জাজ করতে পারি তাহলে আমার জন্য আর আদালত কী আমি যদি আমাকেই জাজ করতে পারি তাহলে আমার জন্য আদালত কি কারণ আমি কতটুকু ন্যায় আছি কতটুকু অন্যায় আছি সেটা আমার কাছেই বিদ্যমান হয়ে গেল তাহলে আর আমার জন্য এ নিয়ে আদালতে যাওয়ার প্রয়োজন হয় না সো এইভাবেই আপনি আমি চিন্তা করব আগে আমাকে ডেভেলপ করব পরে অন্যকে ডেভেলপ করার চিন্তা করব সো আপনাদের মাথার মধ্যে এখন সবসময় এটুকুই চিন্তা করবেন যে আমি কিভাবে আমাকে ডেভেলপ করব কিভাবে আমি এখন কাজ করব সেই বিষয়টুকু নিয়ে চিন্তা করবেন যাদের প্রোফাইল এখনও হান্ড্রেড পারসেন্ট সব কিছু সাজানো হয়নি আপনারা সাজান পোস্ট করেন আর এর ভিতরে কাজ শেষ করেন এ পর্যন্ত ভালো হ্যাঁ। থাকে হ্যাঁ বলেন ফটোশপের যে ইলিস্ট